হাতে থাকা ফোনটি আসল না নকল অফিসিয়াল না আনঅফিসিয়াল অনেকে কিন্তু সেই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকে বাট আজকের এই ভিডিওতে আমি সেই কনফিউশনটা দূর করে দিব তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই শুরুতে আমি আপনাদের দেখাবো যে আপনার হাতের ফোনটা অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটা চেক করার জন্য আপনি প্রথমে ডায়াল ফেডে চলে যাবেন ডায়াল ফেডে আসার পর এখানে স্টার এস জিরো সিক্স তারপর হচ্ছে হ্যাশ এটা দেওয়ার পর আইএমই কোড e এই আইএমই কোডটা e দিয়ে কি করে আইএমই কোডটা e দিয়ে আপনার ফোন অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটা চেক করতে পারেন এই আইএমই কোডটা আপনার যে কোনো জায়গায় নোট করে রাখবেন আপনি আইএমইআই সেটা কোনো জায়গায় লিখে বা নোট করে রাখবেন তারপরে চলে যাব মেসেজ অপশানে এখন আপনি আপনার যে মেসেজ অপশান রয়েছে সেটাতে চলে যাবেন ওকে আমি মেসেজ অপশানে আসলাম আসার পর এখানে নতুন করে একটা মেসেজ টাইপ করব। আর এটা ফাটানো সেন্ডার যে নাম্বার রয়েছে পাঠানোর সেম্বার নাম্বার রয়েছে ওয়ান সিক্স ডবল জিরো তারপর হচ্ছে two one six double zero তারপর হচ্ছে প্রো এখন আমি হচ্ছে মেসেজটি বডিতে গিয়ে কে তারপর হচ্ছে ওয়াই তারপর হচ্ছে ডি লিখে একটা স্পেস দেব স্পেস দেওয়ার পর এখানে আমি যে আইমি নাম্বারটা যেটা আগে নোট করেছি সেটা এখানে বসিয়ে দিব ওকে আমি আমার আইএমই নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি আইএমই নাম্বারটা বসানোর পর এখন আমি এটাকে সেন্ড করে দিব সেন্ড করার জন্য মাসলি আপনার ফোনে টাকা থাকতে হবে এখান থেকে কিন্তু মিনিট থেকে যাবে না ওকে এখন আমি সেন্ড বাটনে ক্লিক দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন একটা এস এম এস বলবে এটা কি এটাই কি আমার অফিসিয়াল ফোন না আনঅফিসিয়াল ফোন ওকে এখন দেখেন আমি আপনাদের বড় স্ক্রিনে দেখাইতেছি এখন দেখেন এখানে একটা এস এম এস অলরেডি চলে আসছে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ডিভাইসটি আই এম ইআই বিডিআরসি এ ডাটাবেসে পাওয়া যায়নি তার মানে এই ফোনটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন ওকে যদি আপনার ফোন অফিসিয়াল হয়ে থাকে দেখেন আমি এর আগে আরেকটা ফোন চেক করেছিলাম কেউ ডি দিয়ে আইএমই নাম্বারটা e দিয়েছিলাম এসএমএস পাঠিয়েছিল ডিভাইসটি আইএমই আইএমই রায় বিডিএফসি ডাটাবেজে পাওয়া গিয়েছে এরকম একটা এস এম এস আপনার কাছে চলে আসবে তখন আপনি বুঝবেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল আর এটা ফোন কেনার সময় অবশ্যই আপনার খুব ভালো করে চেক করে নেবেন কারণ ফোন কেনার সময় এই এস এম এসটা দিয়ে আগে দেখবেন এই ফোনটা অফিসিয়াল না আনঅফিসিয়াল ওকে এখন আমি আপনাদের দেখাবো যে আপনার হাতের স্মার্টফোনটি আসল নাকি নকল ঠিক আছে আর এই প্রসেসটি আপনাদেরকে বল এই প্রসেসের আপনাদেরকে বলছি এই ভিডিওটা হয়তো অনেকেই কাজে লাগবে কাজে লাগতে পারে অনেক বেশি উপকার হতে পারে তো এই ভিডিওটি আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন যেহেতু আমাদের চ্যানেলে আপলোড হয় হচ্ছে বা পেজ আপলোড হচ্ছে তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো করে ভিডিওটির পরবর্তী অংশটুকু মাস্টলি কন্টিনিউ করে নেবেন আপনার ফোনটি আসল না নগদ সেটা চেক করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ওকে আমি এখন এখান থেকে ক্রোমে আসছি ক্রোমে আসার পরে এখানে অ্যাড্রেস বারে যাব অ্যাড্রেস বারে গিয়ে লিখব I M E I M E I check আমি আবার বলছি এখানে স্ক্রিনে দেখাচ্ছি ভালো করে দেখে নিন I M E I check আমি এখান থেকে এন্টার বাটনে প্রেস করলাম এখান থেকে দেখেন একটা কিন্তু আমার একটা ওয়েবসাইট চলে আসছে এন্টার আইএমইআই e এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে আইএমই কোড নোট করেছিলেন তাই এখানে জাস্ট বসিয়ে দিলেন ওকে ওকে আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি এখন দেখেন নিচে একটা অপশন হয়েছে চেক নাম এখানে ক্লিক করার আগে আই এম এ হিউম্যান এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে একটা ক্যাপশন পূরণ করতে হবে এক এক জনের এক একটা থাকবে পরে আপনি এটা সিলেক্ট করে নেক্সে এ নেক্সে দিবেন ওকে আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি এটা সিলেক্ট করার পর ওকে আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি আমি এই ক্যাপশনগুলোকে সিলেক্ট করে দিচ্ছি আবার ভেরিফাই যে বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দিয়ে এখন দেখতে পারেন আমার চলে আসছে এখন দেখেন এখানে চেক এখানে চেক এখানে একটা ক্লিক করে করতে হবে ক্লিক করার পর এখান থেকে পাচ্ছেন এখানে দেখাচ্ছে Infinix Hot twelve Play Infinix ঠিক আছে আমার এই মডেলটি দেখাচ্ছে সো আমি এখন বুঝতে পারছি ফোনটা অবশ্যই আসল যদি আসল না হতো তাহলে এই শব্দটা এখানে বসতো না ঠিক আছে সো এভাবে আপনারা বুঝতে পারবেন আপনার ফোনের মডেলটি দেখায় আপনার ফোনটি অবশ্যই আসল এবং এটাই ডাটাবেজে পাওয়া গিয়েছে তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন আপনার হাতের ফোন হাতে থাকা স্মার্টফোনটি আসল না নকল আর আমি আগে যে পোস্টটা পোস্টটা করেছিলাম সেটা থেকে আপনারা বুঝতে পারছেন আপনার ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল বিশেষ করে ফোন কেনার সময় অবশ্যই আপনারা অফিসিয়াল আনঅফিসিয়াল দেখে তারপর ফোন কিনবেন গাইস এই ভিডিও ভিডিও কি আপনার আজকের মতো এখানে শেষ করব তার আগে বলছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনাদের একটা লাইক হয় আমাদের পরবর্তী কাজে অনুপ্রেরণা আজকের মতোই আমি সাইফুল ইসলাম বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে